টাইটেল সেটি রেখেছে সেটি হলো যিশুর নাম পারে একে অন্যকে বলুন যিশুর নাম একে অন্যকে বলুন যিশুর নাম একে অন্যকে বলুন যিশুর নাম একে অন্যকে বলুন যিশুর নাম যিশুর নাম যিশুর নাম পারে আসুন ফিলিপিও দুই অধ্যায় নয় পদ দেখবো একবার প্লিজ ওপেন ইউর বাইবেল আসুন আপনার বাইবেলটা খুলুন ফিলিপিও তার দুই অধ্যায় নয় পদ খুলবো একবার দেখবো কি বলছে ঈশ্বরের বাক্য মন থেকে দাঁড়িয়ে পড়তে বলবো এই সময় Filippo da Prio da noi poco. দুই অধ্যায় নয় পদ এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদায় নাম অপেক্ষা শ্রেষ্ঠ হালেলুয়া ওর নাম ওর নাম ওর নাম অন্যকে বলুন যিশুর নাম কোন নাম কোন নাম সেই নাম কোন নাম যিশুর নাম ঈশ্বর সহকারে আপনি হতাশার মধ্যে যাচ্ছেন কি ভাবছেন আপনার চাকরি চলে গেছে আর চাকরি আসবে না আপনার জীবনে আপনি কি হতাশার মধ্যে রয়েছেন ভাবছেন আপনার ব্যবসা শেষ হয়ে গেছে আর ব্যবসা হবে না কোনো রাস্তা নেই কিংবা খোলার জায়গা নেই আপনি কি হতাশার মধ্যে রয়েছেন আজকে আমি আজকে রাত থেকে বলতে চাইছি ঈশ্বরের সঙ্গে টাকা যদি আপনার বাড়িতে অর্থ নেই আপনার ব্যাংকে যদি টাকা শেষ হয়ে গেছে আজকে আমি আপনাকে বলতে চাইছি একটাই যে আমি এই সময় আপনার সাজেশন দেবো একবার যিশুর নামের কাছে আসুন যদি যিশুর নামের কাছে একবার আসেন যাহা হারিয়েছে তার ডবল ঈশ্বর আপনাকে রেখান করবে আসুন আসুন আজকে আমরা গ্রহণ লিখিত সুসমাচার ছয় অধ্যায় নয় থেকে বারো এই সময় আমাদের মন্ডতাকে পড়তে বলবো এখানে একটি বালক আছে তাহার কাছে জবের পাঁচখানা রুটি ও দুইটি মাছ আছে কিন্তু এত লোকের মধ্যে তাহাতে কি হইবে যিশু বলিলেন লোক দিওকে বসাইয়া দেও সে তাহাকে স্থানে ঘাসের অনেক ঘাস ছিল তাহাতে পুরুষেরা সংখ্যা অনুমান পাঁচ হাজার লোক বসিয়া গেল তখন যিশু সেই রুটি কয়খানি লইয়া ও ধন্যবাদ করিলেন এবং যাহারা বসিয়াছিল তাহাদিওকে ভাগ করিয়া দিলেন amen amen thank you hallelujah hallelujah hallelujah আমরা এই সময় তালি বাজাকে ঈশ্বরের ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ হালেলুয়া হালেলুয়া সময় আমি আমি এই সময় বলবো আপনাদেরকে এটাই আমি যে আপনি দেখুন যিশু প্রচার করছে আমি এখানে আধা ঘন্টা প্রচার করবো থার্টি কারণ বেশি সময় আপনাদের নেবো আমি আমি এটা আপনাদেরকে বলতে চাইছি এটাই যে যখন আমি আপনাদের সামনে প্রচার করছি প্রভু যিশু এইরকম প্রচার করছেন দিন হয়ে গেছে দুদিন হয়ে গেছে তিন দিন পর্যন্ত তিনি একটা প্রান্তরে প্রচার করছে আর করতে করতে এমন সময় তিনি ভাবলেন যে এবার এদেরকে ছেড়ে দিতে হবে কেননা এরা এদেরকে ছেড়ে দিতে হবে একটা সময় যখন আমি এখানে প্রচার করছি আপনাদের বড় জন আমি এখানে আটকে রাখতে পারি একটা পর্যন্ত একটা পরে আমার মনে হবে যে এনাদেরকে ছেড়ে দিতে হবে অনেক দূর দূরান্ত থেকে এসেছে এদের জন্য কিছু খাবারও ব্যবস্থা করতে হবে ঈশ্বরের সন্তানেরা ঠিক প্রভু যিশু যখন প্রচার করছে করতে করতে প্রথম দিন হয়ে গেল একদিন গেছে দুদিন গেছে তিন দিনের মাথা তিন দিন হয়ে গেছে তিন দিন ধরে তিনি প্রচার করছেন করতে করতে করতে করতে এবার তিনি ডিসাইড করলেন এদেরকে ছেড়ে দিতে হবে আর যখন তিনি তাদেরকে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন আর তার শিশুদের বললেন এদেরকে খাওয়ার জন্য ব্যবস্থা করো কিসের জন্য এদেরকে খাবারের ব্যবস্থা করো কিন্তু এত লোকের খাবার মানে পাঁচ হাজার ওখানে শুধু পুরুষের সংখ্যা আর তার মানে দশ হাজার লোক ছিল হতে পারে বাচ্চা টাচ্চা মিলিয়ে প্রচুর লোক ছিল আরো হবে মহিলাদেরও সংখ্যা ছিল সেখানে বাচ্চাদের সংখ্যা ছিল সব মিলিয়ে হতে পারে হয়তো দশ হাজার ছিল বা কিন্তু ঈশ্বরের সন্তানরা এত লোকের খাবার কোথায় পাবে এত লোকের খাবার কোথা থেকে আসবে তারা চিন্তার মধ্যে ছিল বাট কিন্তু একটা সময় একটা ঘটনা সেখানে ঘটলো আপনার একটা ঘটনা সেখানে ঘটলো পাঁচটা রুটি দুটো মাছ ভাজা নিয়ে ওরা চলে আসলো কার কাছে আসলো যিশুর নামের কাছে আসলো কার কাছে আসলো প্রভু যিশুর নামের কাছে তারা পাঁচটা রুটি দুটো মাছ ভাজাকে নিয়ে আসলো আর প্রভু যিশুর নামের কাছে যখন সেই পাঁচটা রুটি দুটো মাছ ভাজাকে নিয়ে আসলো তখন প্রভু যিশুর নাম কি করছে দেখুন পাঁচটা রুটি দুটো মাছ ভাজাকে প্রভু যিশুর নাম কি করছেন এই রুটি নিয়ে প্রভু যিশুর নাম এই পাঁচটা রুটি আর সামনে দিকে আসুন পাঁচটা রুটি আর দুটো মাছ ভাজা নিয়ে এই প্রভু যিশুর নামের কাছে আসলেন কার কাছে আসলেন আপনি কার কাছে এসেছেন আজকে ভাতাসা নিয়ে কার কাছে এসেছেন ভাবনা নিয়ে কার কাছে এসেছেন কষ্ট নিয়ে কার কাছে এসেছেন তাড়না নিয়ে কার কাছে এসেছেন যন্ত্রণা নিয়ে কার কাছে এসেছেন যিশুর নামের কাছে এসেছেন ঈশ্বরের সন্তানেরা যখন যিশুর নামের কাছে আপনি এসেছেন একেবারে বিশ্বাস করে যান আর যিশুর নাম কোনোদিন কাউকে খালি হাতে ফেরায়নি আপনিও খালি হাতে ফেরবেন না Hallelujah! Hallelujah! পাঁচটা রুটি দুটো মাছ ভাজা নিলেন কি করলেন পাঁচটা রুটি দুটো মাছ ভাজা নিয়ে তারা কার কাছে আসলেন শিশুর নামের কাছে আসলেন আর সেই নাম রুটিগুলো কি করলেন রুটিগুলোতে রুটিগুলোতে কি করলো সেই নাম সেই রুটি আর সেই মাছ ভাজাতে কি করলেন আশীর্বাদ করলেন কি করলেন আশীর্বাদ করলেন আর বললেন কি করলেন এগুলোকে ডিস্ট্রিবিউট করো তাদেরকে ওদের ঘাসে বসিয়ে দাও কোথায় বসাও ওদের ঘাসে বসো এর মানে কি বোঝাতে চাইছেন এই পাঁচটা রুটি দুটো মাছ ভাজা আশীর্বাদ করে কি বলছেন ওদেরকে ঘাসে বসিয়ে দাও ঈশ্বরের সন্তানেরা ঈশ্বর দেখে না কে কোন ধর্মের মানুষ ঈশ্বর দেখে না কে কোন জাতের মানুষ ঈশ্বর যখন আকাশ থেকে বৃষ্টি পারে বৃষ্টি যখন ফেলে তিনি সবার মাথার উপরে ফেলে তার মানে তার কাছে সবাই যখন সমান আমাদের কাছেও সবাই ঈশ্বর নামেতে সমান হালেলুয়া সন্তানরা তখন ঘাসের মধ্যে তাদের বসালেন তাদেরকে সবাইকে হাসের মধ্যে বসালেন মানে ঈশ্বরের কাছে আমরা সবাই সমান আমেন তিনি যা ধর্ম দেখে না কিন্তু আমরা দেখি কি করে জাত দেখি ধর্ম দেখি কোথা থেকে এসেছে বাট যিশু দেখেন না তার কারণ ঈশ্বর তিনি ছিলেন কি ছিলেন তিনি he is the creator whole universe वो परमेश्वर ऐसा था यीशु कि सारा धरती को बनाया इसलिए उसी के पास सब बराबर है आज हम लोग यीशु के पास आए हैं तो हम लोग बराबर है कोई ऊंचा नहीं है कोई नीचा नहीं है कोई छोटा नहीं है कोई बड़ा नहीं है बट हम लोग सब एक है हम लोग सब के जा- राज्य में जाने के लिए तैयार हो रहा है ठोको ताली इसके लिए নাম কি করলেন যিশুর নাম তাদেরকে কি করলেন শিষ্যরা আসলেন তাদের হাতে তুলে দিলেন যিশুর নাম কি তুলে দিলেন রুটি আর মাছ ভাজা তুলে দিলেন এই রুটি মাছ ভাজা নিয়ে শিষ্যরা কি করতে শুরু করলেন সবাইকে ডিস্ট্রিবিউট করতে শুরু করলেন থাম থাম এইভাবে একজন একজন করে দিতে দিতে দিতে দিতে পাঁচ হাজার মানুষ সেখানে খেলো কোন নাম চমৎকার করলো কোন নাম চমৎকার করলো যিশুর নাম চমৎকার করেছে ঈশ্বর সম্রাতা ঈশ্বর পারে না এমন কিছু নাই আমেন ঈশ্বর পারে না এমন কিছু নাই হালেলুয়া হালেলুয়া ঈশ্বর পারে না এমন কিছু নয় ঈশ্বর সকলই করতে পারে যদি আপনি তাকে বিশ্বাস করেন ঈশ্বরের সন্তানেরা যিনি পাঁচটা রুটি দুটো মাছ ভাজা পাঁচ হাজার মানুষকে খাওয়াতে পারেন তো তিনি আপনার সংসারকেও চালিয়ে দিতে পারেন ঈশ্বর আজকে আমরা দেখবো বাইবেল থেকে লিখিত সুসমাচার তার দুই অধ্যায় তিন পদ যোহন লিখিত সুসমাচার তার দুই অধ্যায় তিন বছর কেউ পেয়ে থাকে পড়বেন তুই open your Bible open Bible বাইবেলটাকে ধরুন হারে ঈশ্বরের সন্তানেরা এখানে দেখুন প্রভু যিশু যখন তিনি একটা অর্থাৎ প্রভু যিশু কোথাও যখন যেতেন তার শিষ্যরাও তার সঙ্গে থাকতো প্রভু যিশু যখন যেতেন তার শিষ্যদেরকে নিয়ে যেতেন এমন সময় একটা বিয়ে বাড়িতে যাচ্ছেন কে যাচ্ছেন প্রভু যিশু যাচ্ছেন সঙ্গে সঙ্গে তার শিষ্যরাও তারা সঙ্গে সঙ্গে যাচ্ছেন অর্থাৎ সেই কান্নানগরে একটি বিবাহ বাড়িতে গেলেন তারা কে গেলেন না প্রভু যিশু এবং তার শিষ্যদেরকে নিয়ে সেই স্থানে গিয়ে পৌঁছালেন আর পৌঁছানোর পরে আমরা জানি আজকাল বিয়ে বাড়িতে দেখি আমরা কি করা হয় না সাধারণত কফি দেওয়া হয় একটু একটু পকোড়া দেওয়া হয় বিয়ে বাড়িতে গেলে ওরা তার সুপ্রিয় ভালোভাবে জানে কদিন আগে একটা বিয়ে বাড়ি খেয়েছে সো আলটিমেটলি আমরা যদি দেখি যে কি হয় আমি ফেসবুকে দেখছিলাম ঈশ্বরকে ধন্যবাদ জানাই সো যাই হোক ঈশ্বরের প্রশংসা করে যে বিয়ে বাড়িতে গেলে সাধারণত কফি এখন এবং সঙ্গে কি করা হয় পকোড়া দেওয়া হয় বিভিন্ন ভ্যারাইটি পকোড়া পাওয়া যায় কিন্তু সেই সময় কি করা হতো না উত্তম দাক্ষারস দেওয়া হতো উত্তম দাক্ষারস উত্তম দাক্ষারস মানে ফলের যে রস সেটা উত্তম দাক্ষারস করে তাদেরকে প্রথমে দেওয়া হতো বাট কিন্তু সেই বিয়ে বাড়িতে উত্তম দাক্ষারস দেওয়া দেওয়া হচ্ছিল আর দ্রাক্ষারস দিতে দিতে দিতে দিতে একটা সময় তাদের দ্রাক্ষারস শেষ হয়ে গিয়েছিল সামটাইম আমাদের পরিবারে বাড়িতে কেউ আসবে আত্মীয় স্বজন সামটাইম আমাদের পরিবারে অনেক সময় হয়ে থাকে যে অনেক কিছু শেষ হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে পাশে দোকান থাকলে কি হয়তো বাড়ির নিচে থাকলে উপর থেকে ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয় এই তাড়াতাড়ি তো বাড়িতে উপরে লোক চলে এসছে হয় কিনা আপনাদের কারোর সঙ্গে হয়েছে এরকম হয়েছে হ্যাঁ জোরে একবার তালি তাদের জন্য হালে মরিয়ম তখন কি করলেন আসলেন এসে যিশুর নামের কাছে আসলেন কোন নামের কাছে কোন নামের কাছে যিশুর নামের কাছে এসে বললেন যে বিয়ে বাড়িতে দাগ খরচ নেই শেষ হয়ে গেছে সেই সময় যিশুর নাম কি করছে এবার দেখো ঈশ্বরের সন্তানরা তাই আজকে বলি আপনার আমার জীবনে যিশুর নামটাকে খুব ইম্পর্টেন্ট দিন প্রভু যিশুর নাম যদি আপনার আমার সঙ্গে থাকে প্রভু যিশুর নাম যদি আপনার আমার সঙ্গে থাকে যিশুর নাম আপনাকে ক্যারি করবে কেউ আপনাকে ক্যারি করুক আর অ্যাম্বুলেন্স ক্যারি করুক কিংবা কোনো ব্যক্তি ক্যারি করুক কিংবা কেউ আপনাকে নিয়ে যাক কি বহন করুক না করুক যিশুর নাম আপনাকে বহন করবে কারণ সর্বদূত আসবে যিশুর নামেতে সর্বদূত আপনাকে বহন করবে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় আশীর্বাদ থাকবে Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. ঈশ্বর সন্তানে আজকে আপনাকে বলতে চাইছি এটাই মরিয়ম যখন যিশুর নামের কাছে আসলেন আর সেই নাম আদেশ দিলেন কি বললেন সেই নাম বললেন তোমরা কি করো জ্বালাগুলোতে জল ভরো কি করো জ্বালাগুলোতে জল ভরো সেখানে ছটা জ্বালা ছিল সেটা ছটা জ্বালা ছিল আগেকার দিনে এগুলো জ্বালা মানে আমরা এখন শহরে থাকি তাই আমরা এই নামকে ইউজ করি না এই নামকে আমরা সেভাবে ব্যবহার করি না কিন্তু গ্রামের দিকে জ্বালা বললেই তারা বুঝতে পারে মানে অর্থাৎ বড় একটি জায়গা যেখানে জল রাখা হয় ঈশ্বরের সন্তানরা সেই জল এক রাখা হয় সেই জায়গা কিন্তু যিশু সেখানে বললেন সেই জল কি করলেন সেই অর্থাৎ জ্বালাতে জল দিতে বললেন আর সেখানে জল দেওয়া হলো আর জল দেওয়ার পরে ছটা জ্বালা সেখানে জল ভরা হয়েছিল এক একটা জল এক একটা এক একটা সেই মানে সেই স্থানে এক একটা সেই পাত্রে অর্থাৎ জল ধরতো মিনিমাম আশি থেকে একশো কুড়ি লিটার আশি থেকে একশো কুড়ি লিটার জল ওখানে ধরতো ওই ওই জ্বালা মন মানে অর্থাৎ আমরা চল্লিশ কেজি জানি আমরা তো আলটিমেটলি একশো একশো কুড়ি অর্থাৎ মানে আশি থেকে একশো কুড়ি লিটারের মতো জল আরও বেশি সেই জ্বালার মধ্যে ধরতো আর সেই জ্বালাগুলো যখন ভরা হলো জলে পরিপূর্ণ হয়ে গেছে তারা ভাবছে কি হবে এবারে কিন্তু তারা জানে না যিশুর নাম বলেছে জল ভরতে মানে কিছু একটা হবে কিছু একটা বাইবেলে যখন আপনি দেখবেন যে লেখা আছে বিভিন্ন জায়গায় পড়বেন পড়তে পড়তে দেখবেন লেখা আছে সত্য সত্য যিশু বললেন তার মানে সত্য সত্য যেখানে আছে দেখবেন ওইখানে কিছু একটা যিশু বলেছেন এবং শুধু বলেছে তা নয় কিছু করেছেন সেখানে তাই আজকে যখন যিশুর নাম বলছে জল ভরতে তার মানে কিছু একটা হবে একটা চমৎকার ঈশ্বরের সন্তানের সেই জল জল যখন ভরা হলো সেই স্থানে এবার যিশুর নাম আদেশ দিচ্ছে জলকে ওখান থেকে তোলো আর ডিস্ট্রিবিউশন করো তারা ভাবছে হয়তো এই জল এই জল ডিস্ট্রিবিউশন করা হবে কিন্তু তারা নির্দেশ পালন করেছিল তারা নির্দেশ পালন করেছিল ঈশ্বরের সন্তানরা যিশুর নাম যখন বলেছে জলকে ডিস্ট্রিবিউশন করতে তারা জলকে যখন তুলছে সঙ্গে সঙ্গে জল ওখানে দাক্ষারসে রূপান্তরিত হচ্ছে জল তুলছে দাক্ষারস জল তুলছে দাক্ষারস জল দিচ্ছে তারা খেয়ে বলছে ও উত্তম দাক্ষারস এখনো শেষ হয়নি হ্যাঁ ঈশ্বরের সন্তানেরা জেনে যান আপনি যে ঘরে যাবেন সেই ঘর আশীর্বাদে ভরবে কেন যিশুর নাম আপনার সঙ্গে আছে আপনি যেখানে পারবেন আশীর্বাদ আসবে আলোয়া আলোয়া বিশ্ব সন্তানরা সেই জল রাখানসে রূপান্তরিত হলো কেন মরিয়ম কার কাছে এসেছিল যিশুর নামের কাছে এসেছিল তার নামের কাছে আপনি আজকে তার নামের কাছে এসেছেন যিশুর নামের কাছে এসেছেন ঈশ্বরের সন্তানেরা ভেবে রেখে ভাববেন না কোনো চার্চে এসেছেন আপনি এটা আপনি ভাবুন আপনি যিশুর নামের কাছে এসেছেন ভাববেন না কোনো ধর্মস্থলে এসেছেন আপনি যিশুর নামের কাছে এসেছেন যিশুর নাম ধর্ম দেখে না যিশুর নাম জাত দেখে না যিশুর নাম বিচার করে না যিশুর নাম আপনার আমার জীবনের চমৎকারের বন্যা বইয়ে দিয়ে যায় তাহলে তাহলে তালি বাজিয়ে ধন্যবাদ দিন এক মিনিট এক আজ রাস্তা খুলবে আপনার আজ রাস্তা খুলবে আপনার তারেক করুন তারেক আজ রাস্তা খুলবে হালা লইয়া হালা লইয়া হালা লইয়া হালা লইয়া আরেক সময় আমরা দেখব মতি লিখিত সুসমাচার তার আট অধ্যায় তার তেইশ থেকে ছাব্বিশ পদ মতি লিখিত সুসমাচার আট অধ্যায় তেইশ থেকে ছাব্বিশ পদ এই সময় বলবো পাঠ করার জন্য আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন আর দেখো সমুদ্রে ভারী ঝড় আসিল এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন হে প্রভু রক্ষা করুন আমরা মারা পড়িলাম তিনি তাহাদিগকে কহিলেন হে অল্প বিশ্বাসীরা কেন ভীরু হও তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন তাহাতে মহা শান্তি হইল আপনার জীবনে কিসের ঝড় হ্যাঁ? কোন ঝড়ের মধ্যে আপনি যাচ্ছেন কোন মানুষ আপনার ফ্ল্যাটে কিছু বলেছে সেই ঝড় আপনার জীবনে নিয়ে বলছে ঈশ্বরের সন্তানেরা কোন ঝড় ঝড়ের মধ্যে আপনি যাচ্ছেন কোন ঝড় আপনার জীবনে বহন করছে কোন ঝড় আপনার জীবনে অর্থাৎ পেরেশানি করছে চাকরি নেই আপনার চাকরি ঝড় আপনার মধ্যে এসছে যে চাকরি নেই আমার কাছে এই ঝড় আমাকে আজকে কি করছে যাতনা দিচ্ছে ঈশ্বরের সন্তানেরা চাকরি নেই আপনি হয়তো সেই ঝড়ের মধ্যে যাচ্ছেন এবং হতে পারে হয়তো আপনার জীবনে ঝড় উঠেছে কিসের ঝড় না হতাশার ঝড় হয়তো ডিপ্রেশনে গিয়েছে আপনার অর্থ কেউ নিয়েছে শেষ করে দিয়েছে আপনি ভাবছেন আর উঠে দাঁড়াতে পারবো না বিরাট বড় ঝড় আমার উপরে এসছে ঈশ্বরের সন্তানেরা আজকে আমি আপনাকে সাতসান দিচ্ছে যত বড় সাইক্লোন হোক না কেন যত বড় আমফান হোক না কেন যত বড় ফোনি হোক না কেন যত বড় তুফান হোক না কেন একটাই নাম আপনার কাছে আছে যত জীবনের ঝড় এসেছে যিশুর নামকে ওয়েলকাম করুন যিশুর নাম আপনার ঝড়কে থামিয়ে দিতে সক্ষম আছে ছিল থাকবে ঈশ্বরের শিষ্যরা আগের দিনে আমরা এখন কি করি আমরা দেখি আজকে আজকাল আমরা দেখি ফ্লাইট ইউজ করা হয় প্রচুর পরিমাণে ফ্লাইট যাতায়াতের জন্য আজকে দেখি আজকে দিনে জাহাজ বড় বড় জাহাজ ইউজ করা হয় খুব কম জাহাজটা এখন খুব কম হয়ে গেছে বাট কিন্তু ফ্লাইটটা আমরা দেখি খুব ইউজ আমরা করা হচ্ছে মানে বিভিন্ন মানুষ ম্যাক্সিমাম এইটা আজকে সবাই এই এটা চেঞ্জ হয়ে গিয়ে পরিবর্তনটা চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ জলপথ জলপথ থেকে অর্থাৎ মানুষ সেটাকে বেছে নিয়েছে এখন ফ্লাইটটাকে তাই আজকে খুব প্রচুর পরিমাণে দেখা যায় ফ্লাইটে করে যাতায়াতের বিষয় অনেকে ট্রেনে করে যাচ্ছে বিভিন্নভাবে লং জার্নি করতে অনেকে ভালোবাসে বাট হ্যাঁ যিশুর সময় প্রভু যিশু যে সময় এসেছিলেন দু হাজার বছর আগে সেই সময় কি হচ্ছিল না স্থল পথটাকে বেশি ইউজ করা হয়েছিল না জলপথটাকে জলপথ যে জলপথটাকে বেশি ইউজ করা হতো অর্থাৎ সমুদ্র পথ নদী পথ বেশি ব্যবহার করা হতো তাই প্রভু যিশু একটা সময় তিনি যাচ্ছে কোথা দিয়ে না নৌকা করে যাচ্ছে কোথা দিয়ে নৌকা করে যাচ্ছেন আর সেই সময় আর প্রভু যিশুর সঙ্গে তার শিষ্যরা ছিল আর প্রভু যিশু ভাইজন বলছে একটা জায়গায় তিনি কি করলেন নিদ্রাতে গেলেন অর্থাৎ একটা সময় সেই বালিশে মাথা রেখে নৌকার মধ্যে নিদ্রাতে ছিলেন আর সেই সময় সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে বাইবেল বলছে সমুদ্রের উপরে কোথায় নৌকা নিয়ে সমুদ্রের উপরে কোথায় নৌকা নিয়ে বাইরে বলছে নৌকা নিয়ে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে আজকাল দিনে তো আমরা ভাবতেই পারি না ও কি হবে এই তো নিউজ বলেছে এই এই শুনছিলাম জি নিউজ বলেছে এই নাকি তিন দিন ধরে বৃষ্টি হবে এই শুনছিলাম এই তোমার এবিপি আনন্দ বলেছে এই এইটা হবে এই বর্তমান পেপার এটা বলেছে এই তিন দিন নাকি নিম্নচাপ হবে আজকে আপনাকে বলতে চাই ঈশ্বরের সন্তানেরা নিউজ চাই বলুক না কেন আপনি দাঁড়িয়ে যান যদি তিন দিন পরে নিম্নচাপ হবে আপনি যিশুর নামে প্রার্থনা করুন তিন দিনটা দেখবেন একদিনে রূপান্তরিত হবে আপনি চাইলে ওটা চিরতে রূপান্তর রূপান্তরিত হতে পারে ঈশ্বরের সন্তানরা নিউজকে দেখে ভয় পাবেন না ঈশ্বরের সন্তানেরা আজকে আমি আপনাকে বলছি আজকে যখন আজকে যখন করোনা ভাইরাস এসেছিল কোভিড এসেছিল সেই কোভিডের মধ্যে দিয়ে মাস্ক স্যানিটাইজার কি আপনাকে বাঁচিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছেন দুটো আপনি কি নিয়েছেন ভ্যাকসিন নিয়েছেন ভ্যাকসিন বাঁচিয়ে রেখেছেন লোক ভ্যাকসিন নিয়েও মারা গেছে মানে আজকের আপনি যে বেঁচে আছেন প্রভু যিশুর নামে এই জায়গায় আজকে আপনাকে বলতে চাইছি দেখবেন যদি আপনি ভোডাফোনের নেটওয়ার্ক ইউজ করছেন ভোডাফোনের নেটওয়ার্ক ফেল হয়ে যেতে পারে ঈশ্বরের যদি আপনি রিলায়েন্স নেটওয়ার্ক ইউজ করছেন আমাদের এই বিল্ডিং এর এই বিল্ডিং নেটওয়ার্ক রয়েছে নেটওয়ার্ক ফেল হয়ে যেতে পারে ঈশ্বরের সন্তানের আজকে আপনাকে বলতে চাইছি এটাই যদি আপনি এয়ারটেলের নেটওয়ার্ক ইউজ এয়ারটেলের নেটওয়ার্ক ফেল হতে পারে কিন্তু যিশু খ্রিস্টের নেটওয়ার্ক কোনোদিন ফেল হবে না তার টাওয়ার একদম ঈশ্বরের সন্তানরা তার নাম যখন আছে আমরা দাঁড়িয়ে আছি তার নাম যখন আছে আমরা আমরা দাঁড়িয়ে আছে তার নামের জন্য কার নামের জন্য তিনি আমাদের জন্য ক্ষত বিক্ষত হয়েছে কে আমাদের জন্য তাই তিনি আমাদের ওই নাম দান করলেন সর্বস্ব পিতা কোন নাম শিশুর নাম আমাদের দান করলেন তাহলে লইয়া তখন শিষ্যরা সে নৌকোকে বাঁচানোর জন্য এদিকে যাচ্ছে ওদিক যাচ্ছে প্রাণপণ তারা চেষ্টা করছে নৌকোকে যেন বাঁচানো যায় রক্ষা করা যায় চেষ্টা করছে সামটাইম কি হয় না আমরা ঈশ্বরকে ভুলে যাই গিয়ে আগে হসপিটাল খুঁজি এই বড় হসপিটালটা কোথায় আছে রে সামটাইম আমরা কি খুঁজি এই বড় নার্সিংহোমটা কোথায় আছে রে সামটাইম আমরা কি খুঁজি না এই ওই ডক্টর এই ভালো ডক্টর কোথায় আছে রে এইটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে ঈশ্বরের সন্তানেরা ডক্টর কিংবা এই বড় হসপিটাল আপনার কিছু করতে পারবে না যদি আপনি একবার যিশুর নাম নিতে পারেন না তাহলে আপনি সমস্ত রোগ থেকে চান্তায় পেতে পারেন তাই যিশুর সাহায্য করবেন শিষ্যরা তারা চেষ্টা করেছিল কিন্তু কোন রকম ভাবে বেড়েছিল কোন রকম ভাবে তারা পেরে ওঠেনি নৌকা ডুবে যায় যায় ভাব জল ঢুকে যাচ্ছে এমন সময় তাদের মনে পড়লো যে আমাদের নৌকাতে কেউ থাকুক না থাকুক আমাদের নৌকাতে একজন নাম আছে যিশুর নাম চলো একবার যিশুর নামের কাছে যায় তারা নৌকাতে গিয়ে কি করলেন যিশুর নামের কাছে আসলেন আর যখন তারা যিশুর নামের কাছে আসলেন যিশুর নাম উঠলেন সেখান থেকে ওঠে জলকে সেখানে কি করলেন ঝড়কে ধমকালেন ঝড় স্তব্ধ হয়ে গেল সমুদ্র জল সেও স্তব্ধ হয়ে গেল যিশুর নাম তারা শুনে কেঁদে গেল আর যিশুর নামে আপনার আপনার প্রবলেম পলায়ন সমস্যা আপনার যত যা কিছু রয়েছে সবকিছু পলায়ন করবে যিশু নামেতে ঝড় থেমেছিল কার নামে ঝড় থেমেছিল শিষ্যরা কার কাছে এসেছিল যিশুর নামের কাছে তাই আজকে আপনার জীবনে ঝড় থামবে যিশুর যখন আমার প্রচার শেষ করতে চলেছি তখন আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাইছি আমি শিষ্যরা যিশুর নামের কাছে পাঁচটা রুটি দুটো মাছ ভাজা নিয়ে এসেছিল আর সেই যিশুর নাম পাঁচটা রুটি দুটো মাছ ভাজা পাঁচ হাজার মানুষকে খাইয়ে দিয়েছিল ঈশ্বরের সন্তানরা যখন সে বিয়ে বাড়িতে রাখার শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ মরিয়ম সেই নামের কাছে এসেছিল যিশুর নামের কাছে আর সেই নাম জলকে দাক্ষারসে রূপান্তরিত করেছিল ঈশ্বরের সন্তানরা যখন সমুদ্রের মধ্যে ঝড় উঠেছিল নৌকোতে আর সেই শিষ্যরা যিশুর নামের কাছে এসেছিল আর সেই যিশুর নাম ঝড়কে শান্ত করেছিল আজ যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি যান না কেন যে সিচুয়েশনের মধ্যে যান না কেন যে সমস্যার মধ্যে আপনি যান না কেন একটাই নাম আপনি যিশুর নামকে নিতে থাকুন আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু যিশুর নাম আপনাকে উদ্ধার করতে রক্ষা করতে সক্ষম ছিল সক্ষম আছে এবং সক্ষম থাকবে হালেলুয়া হালেলুয়া হালেলুয়া